তো আমরা এখন দেখবো আউটসোর্সিংয়ে যারা সফল ব্যক্তি তো hour per day eight dollar income per আওয়ারে per hour twenty seven dollar per hour twenty five dollar per hour six dollar তো সেভেন্টি ওয়ান সেভেন্টিন ডলার নিয়েছেন ইউনাইটেড স্টেটে এরকম অনেক পাবেন আপনি অপারকে চার্জ দিলেই পাবেন এখানে অপারকে গিয়ে চার্জ দিলেই পাবো আমরা যারা সকল ব্যক্তি এখানে একটা অপশন আছে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সারদের চার্জ দেওয়ার জন্য অনেকজন আছে